কোন ফেভারিট দলকে যেটা নিয়ে যদি কেউ টাকার উপরে বাজি ধরে এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম বর্তমান সময়ে কেউ মত খাচ্ছে তার ফেভারিট দল সেই হারে গিয়েছে সেই জিততে পারেনি এই জন্য অনেকে মদ পান করছেন আবার অনেকে তার ফেভারিট দল বিজয় লাভ করার কারণে খুশিতেও তারা মদ পান করছে আল্লাহ পাক বলেন তোমরা খুশিতে পান করো আর তোমরা দুঃখের কারণে পান করো সর্ব অবস্থায় এই মত এটা শৈতানের কাজ এটা অপবিত্র কাজ এটা হারাম কাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ يا أيها الذين آمنوا هي من دربون إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আল্লাহ পাক বলেন নিশ্চয় মদ জোয়ার এবং প্রতিমা স্থাপন এবং স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ এগুলো শৈতানের অপবিত্র কাজ তোমরা এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকো আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ পাক এই চারটা কাজ থেকে যদি তোমরা বেঁচে থাকো আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াবি দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সবাহার সোরা মাইদার এই নব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাকে চারটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন কয়টি কাজ চারটা কাজ এক নম্বর হল আল্লাহমরু এক নম্বর হল মদ আল্লাহ পাক বলেন তোমরা মদ পান করবে না মদ থেকে তোমরা বেঁচে থাকবা এই মদ উম্মত মোহাম্মদের জন্য আল্লাহ পাক দাপে দাপে হারাম করেছেন এই মদ থেকে আল্লাহ পাক তার বান্দাবাদীদেরকে দূরে থাকতে বলেছেন কারণ এই মদের মধ্যে আমাদের শারীরিক আমাদের এই পার্থিব আমাদের পরকালীন কোন কল্যাণ এই মদের ভিতরে নিহিত নেই আজকাল বর্তমান সময়ে আমরা যে সময় পার করতেছি এই সময়ে সারা পৃথিবী ব্যাপী মদের আড্ডাকানা চলছে মদের বাজার ওপেন হয়ে গেছে আজকে আমরা জানি না আমার অজান্তে আমার সন্তান মদ পান করছে তারা নেশা করছে তারা বিভিন্ন মাদক সেবনে তারা অভ্যস্ত হচ্ছে এটা আমরা অনেকেই জানি না বিশেষ করে এই সময়ে যখন পৃথিবীতে প্রতি চার বছর পর পর যখন ওয়ার্ল্ড কাপ চলে তখন এই মদের চর্চা মদ পান বেড়ে যায় ঠিক কিনা বলুন কেন কেউ মক্কায় খুশিতে আর কেউ মক্কায় দুঃখ করে মানুষের একটা ভুল ধারণা যে মত মানুষের টেনশন দূর করে তাওজবিল্লা বলবেন মদ মানুষের টেনশন দূর করে না মত মানুষের জীবনকে ধ্বংস করে মানুষের টাকা পয়সা ধ্বংস করে দেয় বর্তমান সময়ে কেউ মত খাচ্ছে তার ফেভারিট দল সেই হারে গিয়েছে সেই জিততে পারেনি এই জন্য অনেকে মদ পান করছে আবার অনেকে তার ফেভারিট দল বিজয় লাভ করার কারণে খুশিতেও তারা মদ পান করছে আল্লাহ পাক বলেন তোমরা খুশিতে পান করো আর তোমরা দুঃখের কারণে পান করো সর্ব অবস্থায় এই মদ এটা শৈতানের কাজ এটা অপবিত্র কাজ এটা হারাম কাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ দুই নম্বর হল ওয়াল মাইসিরু মাইসিরু শব্দের অর্থ হল জোয়া যে সমস্ত খেলা টাকার বিনিময় তাকে যে সমস্ত খেলার মধ্যে টাকা আদান প্রদান হয় এগুলো হচ্ছে জুয়া শরীর সম্মত কোনো খেলাকে যদি আপনি সেখানে টাকা পয়সার লেনদেন করেন টাকা পয়সার বিনিময় করেন তাহলে সেই খেলাটা জুয়ো খেলাতে পরিণত হয়ে যায় বর্তমান সময়ে সারা পৃথিবী আমরা জেনে না জেনে আমরা জোয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছি কিছু কিছু মানুষ আছে কোনো একটা দলকে সাপোর্ট করে আরেকজন আছে আরেকটা দলকে সাপোর্ট করে তখন একজন বলে যে আজকে আমার দল জিতবে আরেকজন বলে আজকে আমার দল জিতবে তখন তারা কথা কাটাকাটির এক পর্যায়ে বলে ঠিক আছে তাহলে আমরা আজকে বাজি ধরব যে আমার দল যদি জিতে আমাকে তুমি এত টাকা দিবা আর তোমার দল জিতলে আমি তোমাকে এত টাকা দিব উচ্চ আওয়াজ দিয়ে বলুন নওয়াজুবিল্লাহ পৃথিবীর যারা জোয়াটিরা আছে এই খেলা নিয়ে সবচেয়ে জোয়া চর্চা করছে অনেক সন্তানেরা এই জোয়াকে হারাম আর হালালের বিবেচনা বুঝে না বাবার কষ্টের অর্জিত টাকা তারা জোয়ার পিছনে শেষ করে দিচ্ছে কোন ফেভারিট দলকে যেটা নিয়ে যদি কেউ টাকার উপরে বাজি ধরে এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম এবং অতি সাধারণ বিষয়কে যদি আপনি টাকার উপরে যদি নির্ভর করেন টাকা দিয়ে যদি কোনো খেলার ব্যবস্থা করেন তাহলে সেটাও জোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি পয়সা নিয়ে সান আর ফুল নিয়ে খেললেন টাকার উপরে সেটাও জোয়া খেলা ঠিক কিনা বলুন আল্লাহ পাক সারা পৃথিবীর বিশ্ববাসীকে এই জোয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন সবাই আমি তিন নম্বর হলো ওয়াল আনসার প্রতিমা স্থাপন মূর্তি স্থাপন এটি রিচিসমিন আমাদের শৈতান এটি হচ্ছে শৈতানের অপবিত্র কাজ আজকে ঘরে ঘরে দেখবেন তার ফেভারিট প্লেয়ারের বিভিন্ন ছবি রুমের মধ্যে লাগিয়ে দিয়েছেন বুক সেলফের মধ্যে লাগিয়ে দিয়েছেন বিভিন্ন খেলোয়াড়ের মূর্তি ভাস্কর্য আজকে আমাদের সন্তানেরা তাদের রুমের মধ্যে লাগিয়ে রেখেছে ঠিক কিনা বলুন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসাম ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান হে ইমানদারগণ তোমরা তো ঈমান এনেছো কেন তুমি মদ খাবে কেন তুমি জোয়া খেলবে কেন তুমি মূর্তি স্থাপন করবে মূর্তি স্থাপন করা মানুষের ছবি ঘরের মধ্যে রাখা বড় বড় ছবি গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য সেখানে বিভিন্ন বড় বড় আউলে একারামের ছবি রাখা হয় ঠিক কিনা বলুন মানুষ বুঝে না মানুষ জানে না ছবি রাখা যদি আবাদত হতো কথা বলুন ছবি রাখা যদি কি হতো আবাদত হতো প্রত্যেকটা সাহাবির ঘরে আমার রাসুলের ছবি থাকতো ছবি রাখা যদি কি হতো জায়েজ হতো ছবি রাখা যদি এবাদতের কাজ হতো তাহলে এখনো পর্যন্ত যুগে যুগে আমার রাসুলের ভাস্কর্য থাকতো হারাম শরীয়তে নিষেধ করলেন শয়তানের কাজ বললেন